Here comes Lucky. Bring the action. Hey, hey, hey, hey. So guys ফার্স্টে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ গাইস আমি কি বলবো love you bro love you সবাইকে আর গাইস একটা ব্যাপারটা অনেক কষ্ট দেয় কিছু কিছু মানুষ আছে যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে মানে এতটা খারাপ লাগে গাইস কি বলবো মানে ভাই সাবস্ক্রাইব তো করলাম পরে আবার আনসাবস্ক্রাইব কেন করতে হয় ভাই ভাই এই মনে যে কতটা কষ্ট আঘাত পাই মানে যে এত খাটাখাটনি করে সে বোঝে আমি কিছু বলতে পারতেছি না guys sorry to say guys অনেক অনেক সরি তোমাদের সালা দুঃখ খতম নি তবে कैसा लगा मेरा मजाक बे साले এই আপ ধন পাগলা পোলাপান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস আজকে তোমাদের যে টিপ দিব সেটা হচ্ছে কি তোমরা খুব সহজে গ্র্যান্ড মাস্টারের উপরে উঠতে পারবে ও সরি গ্র্যান্ড মাস্টারের উপরে না গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবা চলো গাইস সেই টিপস এন্ড ট্রিক্স শেখা যাক গাইস ফার্স্ট অফ অল তোমাদের কাছে এই ল্যাম্বরগিনি গাড়িটা থাকতে হবে ল্যাম্বরগিনি গাড়িটা নিয়ে ক্লক টাওয়ারের এই ব্রিজের নিচে আসতে হবে ব্রিজের নিচে আসার পরে গাইজ তোমরা এখানে গাড়িটা একদম ঘেঁষায় রাখবা তারপরে দেখো খেলা গাইজ আমার গাড়িটা ঘেঁষানো হয়ে গেছে আমরা নামবো এখন আমরা ছিটে বসবো ছিটে বসার পরে সিট থেকে নেমে গেলাম এখন দেখো খেলা ও মামা এইবার হইব খেলা গাইস হ্যাঁ? আমরা খুব সহজে গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবো আমাদের স্বপ্ন পূরণ হবে গাইস গাইস এইবার তো ইমোট পার্টি হইবই গাইস গাইস এইখান থেকে কিন্তু আমাদের কেউ মারতে পারবে টিপস অ্যান্ড ট্রিক্স এর মায়ের বাপ গাইস আমার যেটা মনে হইতাছে কি গ্রান্ড মাস্টার যাইতে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তো আমার নাই কারণ আমি তো বট না আমি তো নু আসলে ঠিকই গ্র্যান্ড মাস্টার যাইতে পুরো হইতে হয় পুরো ছাড়া গ্র্যান্ড মাস্টারে যাওয়া যায় না যেমন তুমি প্রো তুমি ভালো খেলো তাহলেই তুমি গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবা হ্যাঁ? এইসব ফালতু টিপস এন্ড ট্রিক্স দেখে কোনোদিন গ্র্যান্ড মাস্টারে যাওয়া যায় না সো গাইস এবার আমরা চলে আসলাম ডু ওভার চেস সোলো খেলতে অবশ্য ডু ওভার চেস সোলো খেলতে তো যোগ্যতা লাগে না ও ভাই চায়না না আরে পান্ডারে ও ভাই পান্ডা পান্ডা টিমমেট ভাই ভাই নামতে না নামতে দুটা আমার পিছন মারতেছে আই মিন পিছন থেকে মারতেছে ভাই আরে পান্ডা কেমন করে দৌড়ে আসতেছে ওরে ভাই সাহ পান্ডার রাত্তা বাড়ি করে দিছি আমার লবিতে পাঠাই দিছে বল গাইস যা বুঝলাম গাইস ষোলো ভার্সেস দুও খেলতে সব কথা লাগে ভাই তার বাল চাল গেমই খেলতাম না তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই গাইস